বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশনের কোনো বিকল্প নাই কারণ আমরা জানি যে জনবহুল একটি দেশ এবং এর একটা বড় অংশই হচ্ছে ইয়াং জেনারেশন এবং প্রতিনিয়তই কিন্তু আমাদের ইয়াং জেনারেশনে কিন্তু উত্থান হচ্ছে এবং হবে পাশাপাশি আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা কর্মক্ষম করতে না পারি এবং সেই কর্মক্ষম বলতে যদি আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ভুল প্রমাণিত হচ্ছে কারণ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা পদ্ধতিটা ছিল একটি সময় কিন্তু এটা ঠিকই ছিল কিন্তু বর্তমানে কিন্তু আলটিমেটলি আমাদেরকে কিন্তু স্কিল বেস যেতে হবে অর্থাৎ আমাকে হাতে কলমে শিক্ষা যেটা সাধারণত টেকনিক্যাল এডুকেশন যেই সিস্টেমটার প্রতি এখনও কিন্তু গভীরভাবে তারা মনোযোগ দিচ্ছে এবং সেখানে আমরা বলবো যে এই যে টেকনিক্যাল এডুকেশনের যে অনেকগুলো ট্রেড আছে এক একটা ট্রেডে যদি এক একজন পারফেক্টলি শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে সুবিধাটা হলো সে বের হয়ে আসার পর তার যদি অন্টারপ্রনিয়ার মাইন্ডসেট থাকে তাহলে সে কিন্তু একজন ব্যবসায়ী হিসাবে ছোট্ট একটা পরিসরের যাত্রা শুরু করতে পারবে আবার যদি জবের ক্ষেত্রে আমরা যদি মনে করি তার জব জবটাই তার প্রয়োজন তাহলে সে কিন্তু লোকাল মার্কেটও যেমনিভাবে জব অপরচুনিটি আছে একইভাবে গ্লোবাল মার্কেটও কিন্তু আনবিলিভেবল অপরচুনিটি আছে আমি যদি খুব ক্ষেত্র বিশেষে যাই হোটেল অ্যান্ড ট্যুরিজমের কথা যদি বলি মানুষের কিন্তু নিত্য নৈতিক মানুষ কিন্তু প্রচুর আর্থিকভাবে মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্য হচ্ছে তো মানুষ যখন আর্থিকভাবে সফল হয় তখন কিন্তু সে একটু ভোগ বিলাসের দিকে নজর দেয় এবং সেই ভোগ বিলাসের একটা বড় অংশই কিন্তু আমরা জানি হোটেল ট্যুরিজম ক্যাটারিং সার্ভিস এই দিকে কিন্তু একটা বিরাট মার্কেট গড়ে উঠছে এবং এটা কিন্তু যত দিন যাবে তত এটা কিন্তু প্রসার লাভ করবে আবার পাশাপাশি আমি ইন্ডাস্ট্রির দিকে তাকাই ইন্ডাস্ট্রির দিকেও কিন্তু আমরা লক্ষ্য করি যে ইন্ডাস্ট্রিতে হাজার হাজার সেগমেন্ট আছে প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু আমার হাতে কলমে শিক্ষা দেওয়ার লোকের কিন্তু অভাব আছে তো সেই জন্য আমরা মনে করি যে টেকনিক্যাল এডুকেশনের শিক্ষাটা স্বাভাবিকভাবে একটা জাতির কিন্তু মেরুদণ্ড হচ্ছে যেন আমরা অস্ট্রেলিয়া একটা ছোটো দেশ অস্ট্রেলিয়ার এই ছোটো দেশটা কিন্তু আজকে সারা পৃথিবীতে সবচেয়ে ভালো একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে ডিউ টু কত তাদের টেকনিক্যাল এডুকেশন যেটা তারা টেফ বলে থাকে এবং এই টেফে কিন্তু চুল কাটা থেকে আরম্ভ করে নোখ কাটা থেকে আরম্ভ করে এমন কোনো ট্রেড নাই যে ট্রেডের সাধারণত তারা পারদর্শী হয়নি আবার আমি অস্ট্রেলিয়ার উদাহরণটা এই কারণেই দেখছি যে অস্ট্রেলিয়ার সাথে আমাদের কিছুটা সামঞ্জস্য আছে কারণ অস্ট্রেলিয়ারে কিন্তু কোনো মিনারেল রিসোর্স নাই ব্যাপক কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই তাদের কিন্তু মূল ফ্যাক্টরটাই হচ্ছে হিউম্যান রিসোর্স এবং তাদের এই হিউম্যান রিসোর্সকে কাজে লাগিয়ে কিন্তু তারা সারা পৃথিবীতে কিন্তু একটা উন্নত জাতি হিসেবে নিজেদেরকে স্বীকৃতি নিতে তারা সমর্থ হয়েছে সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি ধন্যবাদ জানাই যে বর্তমান পরিস্থিতি এবং সরকার এবং যারা নীতি নির্ধারিত মহল তারা কিন্তু অনেক বিলম্ব হলেও তারা কিন্তু এখন ফোকাস করছে যে টেকনিক্যাল এডুকেশন সুতরাং আমি মনে করি যে এডুকেশনে কিন্তু আমি গ্র্যাজুয়েশন নিলাম আমি মাস্টার্স কমপ্লিট করলাম বাট আমি কোনো কাজ জানি না এটা কিন্তু একটা হাস্যকর আর আমি যদি একটা টেকনিক্যাল এডুকেশন নিয়ে আমি যদি প্রাউডলি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমি কিন্তু ওই মাস্টার্স ডিগ্রিধারী কয়েক হাজার লোককে কিন্তু একটা টেকনিক্যাল এডুকেশনে শিক্ষিত এসে চাকরি দিতে সক্ষম করতে হবে তাহলে আমি কোনটাকে আমি প্রাধান্য দেবো আমি কি আমার টেকনিক্যাল এডুকেশনকে প্রাধান্য দিব না সেজন্য আমরা মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অবশ্যই টেকনিক্যাল এডুকেশনই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র এবং মূল স্তম্ভ বেকার সমস্যা দূরীকরণের টেকনিক্যাল এডুকেশনের কোনো বিকল্প নেই